হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাইয়ের কিছু আপডেট নিয়ে আলোচনা করব প্রথমটা হচ্ছে যারা বাংলাদেশি পায়োনিয়ার্স রয়েছেন আপনাদের জন্য কারণ বাংলাদেশ থেকে পাইয়ের যে মোবাইল ভেরিফিকেশনটা রয়েছে এটা করতে খুব ঝামেলা হচ্ছিল করা যাচ্ছিল না এখন এই মুহূর্তে আমি যখন ভিডিও তৈরি করছি এখন খুব সহজেই পায়ের মোবাইল নাম্বার ভেরিফিকেশন করা যাচ্ছে আমি এটা আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখিয়ে দেবো কিভাবে আপনারা মোবাইল ভেরিফিকেশন করবেন মোবাইল নাম্বার ভেরিফিকেশন করবেন এবং সেই সাথে সাথে পায়ের কেওয়াইসি সংক্রান্ত তিনটা আপডেট আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাই অ্যাপসের হোম স্ক্রিন ওপেন করে রেখেছি আপনাদের প্রত্যেকের হোম স্ক্রিনে একটা আর্টিকেল পাই কো টিম থেকে দেওয়া হয়েছে এই আর্টিকেলটাতে রিডমোরে ক্লিক করলে আমরা তিনটা স্টেপ সম্পর্কে দেখতে পাবো আমি এই তিনটা স্টেপ একটু সহজ সহজ করে আলোচনা করার ছোট করে আলোচনা করার চেষ্টা করব এবং সেই সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব একটা এয়ারড্রপস যেটা ইতিমধ্যে আমি আমার চ্যানেলে ভিডিও আকারে দিয়েছি কিভাবে জয়েন করবেন সেটা হচ্ছে এসবিটিসি এয়ারড্রপ এই এয়ারড্রপটা আপনারা ক্লেম করে রাখতে পারেন কারণ এইটা এই টোকেনটা ডিসেম্বরে লঞ্চ হবে বলে এসবিটিসি কো থেকে জানানো হয়েছে এবং টোকেনটার খুব ভালো প্রাইস মার্কেটে আসবে কারণ এটার সাপ্লাই খুবই খুবই কম তাই আপনারা মিস না করলে হয়তো ভালো প্রফিট পেতে পারেন যারা ভিডিওটা দেখছেন আমি আশা করছি যে আপনারা সবাই জয়েন করবেন তো কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিক্সের দিকে চলে যাব তবে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন কারণ একটা ভিডিও তৈরি করে কাট করে তারপরে এটাকে আপনাদের সামনে উপস্থাপন করতে হয় নানানভাবে সাজিয়ে সেটার জন্য বেশ পরিশ্রম মেধাশ্রম দরকার আছে সেই জায়গা থেকে আপনাদের কাছে একটা লাইক আশা করতেই পারি আর সেই সাথে সাথে আপনারা প্রত্যেকে আমি চাইবো যারা দর্শক বন্ধু রয়েছেন এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন যাতে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর সেই সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই যুক্ত হওয়ার অনুরোধ থাকবে কারণ সমস্ত আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রথমে দিয়ে থাকি তারপরে ভিডিও আকারে আসে আর সেই সাথে সাথে আপনারা আমাকে ফলো করতে পারেন আমার টুইটার হ্যান্ডেলে আর আমাদের একটা ফেসবুকে সাপোর্ট গ্রুপ আছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন এবং পায়োনিয়ারদের জন্য বিশেষ করে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে বাংলাদেশি পায়োনিয়ারদের জন্য বা বাংলা ভাষাভাষী পায়োনিয়ারদের জন্য যেখানে আমরা পায়োনিয়ার আলোচনার মাধ্যমে পাই সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করি আপনি যদি সেই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে সেখানে আপনার ইচ্ছার কথা জানালে আমরা আপনাকে মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে নেব এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আমাদের যে আজকে যে প্রধান প্রথম টপিকস সেটা হচ্ছে আমরা কি করে মোবাইল ভেরিফিকেশন করব তার জন্যে যে বাম পাশে যে থ্রি লাইন মেনু আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা নিচে চলে যাব একেবারে নিচে দেখতে পাবেন প্রোফাইল লেখা আছে প্রোফাইল লেখাতে যাওয়ার পরে আপনারা একটু নিচে স্ক্রল করবেন আমি আশা করছি যে অনেকেই এটা হয়তো জানেন কিন্তু আমি প্রথম থেকে এটা দেখানোর চেষ্টা করছি কারণ দু একজন যদি থেকে থাকেন যে জানেন না তাহলে তার জন্য উপকার হবে তো এইখানে এই যে ফোন নাম্বার এটাতে এই যে ভেরিফাই পাশে লেখা আছে আমরা জাস্ট ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করে এখানে আপনার যা থাকে থাকুক ইউএসএ ইউএস ইউএসএ আছে বাই ডিফল্ট ইউএসএই থাকুক আমরা নিচে স্টার্ট বাটনটাতে ক্লিক করে দিব দেন ওপেন এসএমএস ওপেন এসএমএসে ক্লিক করে দিয়ে আপনার যে মেসেজিং অ্যাপস আছে আপনার মোবাইলে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখবেন অটোমেটিক্যালি আপনার যে নাম্বারে সেন্ড হবে মেসেজটা সেন্ডার নাম্বার এবং যে কোডটা সেন্ড হবে সেই কোডটা চলে এসেছে তো এইটা আসার পরে আমরা কি করব এখান থেকে জাস্ট এটাকে সেন্ড করে দেব এবং সেন্ড করে দেওয়ার পরে একটু সময় হয়তো অপেক্ষা করতে হতে পারে তো আমরা অপেক্ষা করব এবং ফিরে যাব আমাদের যে পাই অ্যাপস যেটা ওপেন করা রয়েছে এখানে আমরা দেখব যে কি হচ্ছে ব্যাপারটা এখানে যদি আপনার মেসেজ সেন্ড হয়ে যায় এখানে আপনার সাকসেসফুলি ভেরিফাই দেখিয়ে দেবে একটু অপেক্ষা করতে হবে এখানে যত সময় আপনার মেসেজ সেন্ড না হবে তত সময় এখানে অপেক্ষা করতে হবে এবং মনে রাখবেন যখন আপনি এই মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে যাচ্ছেন তখন আপনার মোবাইল ব্যালেন্সে তিন থেকে পাঁচ টাকা প্লাস আপনি ব্যালেন্স রাখবেন তারপরে আপনার মোবাইল ভেরিফিকেশনটা কমপ্লিট হবে তো যদি এর কম থাকে ব্যালেন্স তাহলে আপনার এস এম এস সেন্ড হবে না এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে না তো এস এম এস সেন্ড হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে এরকম একটা মেসেজ আপনাদেরকে দেখিয়ে দেবে your phone number is now successfully verified এটা হয়ে গেলে আপনি এখান থেকে ক্লোজে ক্লিক করে ফিরে যেতে পারেন আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে তো এই হচ্ছে ফোন নাম্বার ভেরিফাইয়ের প্রসেস এরপরে আমরা তিনটা আপডেটের কথা বলেছি সেই আপডেটগুলোতে চলে যাব আপডেটে যাওয়ার জন্যে আমাদেরকে প্রথমে যে আর্টিকেলটা আমাদের পাই অ্যাপসের মধ্যেও সামারি হিসেবে দেখাচ্ছে এটা এটাকে একটু বিস্তারিতভাবে দেখতে হবে তার জন্য রিডমোর বাটনে ক্লিক করতে হবে আপনারা এই আর্টিকেলটা বেশ বড় মোটামুটি বড় একটা আর্টিকেল আপনারা চাইলে এটাকে দেখে নিতে পারবেন এটা সম্পূর্ণ যদি আপনারা পড়তে চান এখানে অনেক কিছু তথ্য আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন আমি শুধু তিনটা স্টেপ দেখাবো এটা হচ্ছে দ্য নেটওয়ার্ক কেওয়াইসি ফাইনালের তিনটা স্টেপ মানে কি কি করতে হবে যদি আপনাকে কেওয়াইসি করতে হয় এই তিনটে স্টেপ একটু দেখাবো এবং এখানে কিউআইসি সম্পর্কে ডিটেলসে অনেক কিছু পাইকোর টিম আলোচনা করেছে আপনারা এটা একটু ধৈর্য সহকারে পড়ে নেবেন যে দেখুন অনেক বড় একটা আর্টিকেল এটা যদি আমি সম্পূর্ণ পড়তে যাই তাহলে ভিডিও এক ঘন্টায় শেষ হবে না আমি শুধু এই তিনটা একটু দেখাবো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ অন এখানে লিখেছে upon invitation pioneers download the Pi browser to access the Pi KYC app এটা হচ্ছে আপনি সোজা প্লে স্টোরে চলে যাবেন যদি আপনি এখনও পাই ব্রাউজারটাকে ডাউনলোড না করে থাকেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন দেন পাই ব্রাউজার পেয়ে যাবেন পায়ের সিম্বল সেখানে আছে চিনতে কষ্ট হবে না অথবা আপনার পাই অ্যাপসের মধ্যে পাই ব্রাউজারে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে প্লে স্টোর থেকে পাই অ্যাপসটা সরি পাই ব্রাউজারটা ডাউনলোড করবেন ডাউনলোড করে সেটাকে সাইন আপ করবেন সাইন আপনি ক্লিক করলে বুঝতে পারবেন তারপরেও যদি কোনো সমস্যা হয় ব্রাউজারে সাইন আপ করতে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদেরকে আপনাদের জন্য পাই ব্রাউজারে কি করে সাইন আপ করতে হয় এর উপরে একটা ভিডিও তৈরি করব মাস্ট এটাকে আপনার ডাউনলোড করতে হবে যদি আপনার কেওয়াইসি করতে হয় আপনার কেওয়াইসির জন্য যদি ভ্যালিডেটর হতে হয় তাহলে আপনাকে মাস্ট পাই ব্রাউজারটা ডাউনলোড করতে হবে এবং সেটাতে সাইন আপ করতে হবে তো এই ভিডিওটা দেখা মাত্র করে ফেলুন দেরি করবেন না এবং দুই নাম্বার যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে pioneers complete and submitted the KYC application এটা হচ্ছে যে আমরা যখন কেওয়াইসির জন্য বিবেচিত হব স্লটের মধ্যে পড়বো আমাদেরকে নোটিফাই করা হবে আপনি কেওয়াইসি সুযোগ পেয়েছেন তখন আমরা এটা করব স্টেপ থ্রি হচ্ছে দ্য কেওয়াইসি সিস্টেম ইউজিং মেকান machine learning algorithms and human validators process the application বলেছে যে কেওয়াইসি অনেকে দেখা যাচ্ছে কমিউনিটিতে যে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করেছেন তারা অস্থির হয়ে যাচ্ছেন কেওয়াইসি কেন হচ্ছে না এটা হচ্ছে যখন আপনি সুযোগ পাবেন একটু সতর্ক সতর্কতার সাথে করবেন দেন যদি আপনি মনে করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সতর্কতার সাথে সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছেন চিন্তার কিছু নেই অপেক্ষা করুন কারণ এটা হচ্ছে অটোমেটিক্যালি মানে আপনার এটাকে যাচাই করা হবে আপনার তথ্যগুলো যাচাই করা হবে এটা কোনো হিউম্যান করছে না কোনো মানুষ করছে না এটা অ্যালগোরিদম দিয়ে করা হচ্ছে সো চিন্তার কোনো কারণেই আপনি কেওয়াইসি পাস হয়ে যাবেন এই তিনটা স্টেপকে মনে রাখবেন এবং এর মধ্যে আমি আবারও বলছি এর মধ্যে আমার আজকের ভিডিওর কি পয়েন্ট হচ্ছে যারা এখনও পাই ব্রাউজার ডাউনলোড করেননি তারা দ্রুত পাই ব্রাউজারটাকে ডাউনলোড করে ফেলুন এই হচ্ছে পাই সংক্রান্ত আজকের আপডেট এবার চলে যাব যে আমি একটা এয়ারড্রপের কথা আপনাদেরকে বলেছিলাম যেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে জাস্ট এই এয়ারড্রপতে কি করে জয়েন করবেন তার একটা ভিডিও আগেই আমার চ্যানেলে করা আছে আমি সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্স অথবা আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সেখান থেকে দেখে এয়ারড্রপটাতে জয়েন করে নিতে পারবেন খুব বেশি দিন নেই এই টোকেনটা লঞ্চ হতে এবং এইটার সাপ্লাই আবারও বলছি খুবই খুবই কম আপনারা জয়েন করে রাখুন আশা করছি খুব ভালো প্রফিট এখান থেকে হবে আমি একটু জাস্ট ইন্টারফেসটা দেখিয়ে দেবো অ্যাপসটাতে যে এয়ারড্রপটার কথা আমি বলছি মাইনিং যে অ্যাপসটার কথা আমি বলছি আমি জাস্ট ইন্টারফেসটা দেখাবো আপনারা বুঝতে পাবেন পারবেন যে এটা কতটা ভ্যালুয়েবল হতে পারে এই হচ্ছে এসবিটিসি মাইনিং অ্যাপস আপনারা দেখুন এর ইন্টারফেসটা কতটা অ্যাট্রাকটিভ সো বুঝতে পারছেন যে এখান থেকে যদি এটা সম্পূর্ণ ফ্রিতে কোনো কস্ট এখানে নেই এখান থেকে ফ্রিতে মাইনিং করতে পারবেন মাইনিং শুরু করে দিন তবে এখানে মাইনিং করার জন্য আপনাকে মাস্ট কেওয়াইসি করতে হবে আপনি কেওয়াইসি না করলে মাইনিং করতে পারবেন না কিভাবে কেওয়াইসি করবেন কি করবেন আমি মোটামুটি একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে আপনারা হচ্ছে আমাকে একটু জানাবেন কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবেন আমি এইটার উপর আরও একটা ভিডিও টিউটোরিয়াল করার চেষ্টা করব যাতে আপনাদেরকে আপনাদের এখানে জয়েন করতে সুবিধা হয় আর যদি আগের ভিডিওটা যে ভিডিওটার কথা আমি বলছি যেটা লিঙ্ক আমি দিয়ে দেবো বলেছি সেটা দেখে যদি আপনারা করে ফেলতে ফেলতে পারেন তাহলে মোস্ট ওয়েলকাম শুরু করে দিন এখন থেকেই আজকের মতো এই পর্যন্ত কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন